আল্লাহ তালা মানুষের ব্রেইনকে অনেক পাওয়ার দিয়ে তৈরি করেছেন মানুষের ব্রেনের স্মৃতি ধারণ ক্ষমতা তুখুর আমরা সাধারণত কম্পিউটারের মেমোরি দেখে অবাক হয়ে যাই কিন্তু সৃষ্টিকর্তা মানুষের ব্রেনকে কত জিবি মেমোরি দিয়ে তৈরি করেছেন তা নির্ণয় করতে বিজ্ঞানীরা এখনও ব্যর্থ তারা আনুমানিকভাবে একটা ধারণা করেছেন তাও মানুষের মেমোরি কম্পিউটারের তুলনায় শতগুণে বেশি মানুষের ব্রেন এক বিলিয়ন নিউরন দিয়ে তৈরি প্রতিটি নিউরন একে অপরের সাথে অদ্ভুতভাবে জড়িত সৃষ্টিকর্তা যখন এত পাওয়ার দিয়ে আমাদের মেমোরি তৈরি করেছেন তখন এই সামান্য পড়াশোনা আমাদের মনে থাকে না কেন এই প্রশ্নটা আমাদের সকলের মাঝে উকিঝুঁকি মারে পড়া মনে রাখার বিভিন্ন টেকনিক রয়েছে আপনি যদি সর্বক্ষণ পড়াশোনা করতে থাকেন তাহলে আপনার মেমোরি ততটা গেইন করতে পারবেন না যতটা গেইন করতে পারবেন ফ্রেশ ব্রেনে পড়াশোনা করলে এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমাদের ব্রেইনে আলফা ওয়েব তৈরি করতে হলে পড়াশোনা বেশি মনে থাকে বা আমাদের মেমোরি বেশিক্ষণ একটি জিনিস মনে রাখতে পারে এখন প্রশ্ন জাগে কিভাবে আমাদের ব্রেইনে আলফা ওয়েব তৈরি করে পড়ার টেবিলে বসার আগে কিছুক্ষণ যদি ধর্ম সম্পর্কিত কিছু অথবা কোরআন তেরাও শোনা যায় তাহলে আমাদের ব্রেইনে আলফা ওয়েব তৈরি হয় আপনি পরীক্ষা করে দেখতে পারেন কোরআন তেলাওয়াত শোনার পর আপনার ব্রেইন অনেকটা ফ্রেশ হয়ে যায় এর কারণ হচ্ছে আলফা ওয়েব তৈরি হয় সুতরাং পড়াশোনা আপনার মেমোরিতে বেশিক্ষণ ধরে রাখতে চাইলে আপনি পড়ার টেবিলে সবার বসার আগে দশ মিনিট কোরআন তেলত শুনতে পারেন ভৌগোলিক অবস্থান বিবেচনা করে বাংলাদেশে ভোরবেলা পড়াশোনা করলে ব্রেনে আলফা ওয়েব তৈরি হয় তাই আপনার স্টাডি করার ক্ষেত্রে পারফেক্ট টাইম বাংলাদেশের ক্ষেত্রে ভোরবেলা এ সময় পড়াশোনা করলে ব্রেন বেশি গেইন করতে পারে অনেক স্টুডেন্ট আছে যারা এক নাগারে পাঁচ ঘন্টা ধরে পড়াশোনা করে যেটা মোটেও ঠিক নয় আমরা পড়াশোনা করার সময় মাঝে মাঝে ব্রেক নিয়ে পড়াশোনা করতে পারি এতে আমাদের মন ব্রেন দুটাই ফ্রেশ থাকে এবং পড়াশোনা দীর্ঘক্ষণ মনে থাকে পড়াশোনার ব্রেকে আপনি একদমই পড়াশোনা নিয়ে ভাববেন না সেই টাইমে একটু এনজয় করুন আপনার পছন্দের গান শুনুন অথবা বন্ধু বান্ধবীর খোঁজ নিতে পারেন পনেরো মিনিট ব্রেক নিয়ে অনলাইনে গিয়ে ঢুকে আপনি দুই তিন ঘন্টা নষ্ট করতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা রাখতে হবে পড়াশোনায় মনোযোগ আনার ইসলামিক উপায় পড়াশোনা মনে রাখার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে এবং যে বিষয়গুলো করতে হবে তা আমি সারসংক্ষেপ অর্থাৎ সংক্ষেপে বলে দিচ্ছি নাম্বার ওয়ান আপনি পড়ার টেবিলে বসার আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনুন তারপরে পড়তে বসুন নাম্বার টু এক নাগারে বেশিক্ষণ না পড়ে মাঝে মধ্যে বিরতি নিন এবং আপনার পছন্দ মতো কোনো কাজ করুন ব্রেক নেওয়ার সময় পড়াশোনা নিয়ে ভাবা যাবে না অর্থাৎ রিল্যাক্স মোডে আপনি আপনার ব্রেকিং টাইম তাকে এনজয় করতে হবে নাম্বার থ্রি পড়াশোনা করার পারফেক্ট টাইম হলো ভোরবেলা আপনার যদি দিনে পাঁচ ছয় ঘন্টা পড়াশোনা করা লাগে তাহলে তার দুই তিন ঘন্টা পড়াশোনা আপনি ভোরবেলায় কমপ্লিট করে রাখতে পারেন কারণ ভোরবেলা পড়াশোনা করলে আপনার ব্রেইন বেশি গেইন করতে পারে নাম্বার ফোর পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে তবে অন্যের দিকে তাকিয়ে নিজেকে হতাশ হলে বা নিজেকে হতাশ মনে করলে চলবে না নাম্বার ফাইভ পড়াশোনার ব্রেকের মাঝে অনলাইনে আসতে পারেন তবে অনলাইনে এসে পনেরো মিনিট ব্রেকের জায়গায় আপনি যদি দুই তিন ঘন্টা সময় নষ্ট করে ফেলেন তাতে কিন্তু আপনার কোনো কাজ হবে না তো এই ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল রাখার ক্ষমতা তৈরি করতে হবে আশা করি আপনাদের ভিডিওর পুরো সামারি আমি এই সংক্ষেপে দিয়ে দিয়েছি আর ভিডিওতে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যদি এইগুলা মানতে পারেন তাহলে আপনার পড়া আগের তুলনায় বর্তমানে বেশি মনে থাকবে সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং পছন্দ না হলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ